খুশি নয় করো মাতম ওহে মুসলিম সুখে তোমার রক্তে রঞ্জিত আজি ফিলিস্তিন বিশ্বভুখে খুশি নয় করো মাতম ওহে মুসলিম সুখে তোমার রক্তে রঞ্জিত আজি ফিলিস্তিন বিশ্ব খুশি নয় করো মাতম ওহে মুসলিম সুখে তোমার রক্তে রঞ্জিত আজি ফিলিস্তিন বুকে রক্ত চোষা কাপালিক ইহুদি অভিশপ্ত যা মুসলমানের রক্ত করছে পান্দিনেরা রক্ত চোষা কাপালিক ইহুদি অভিশপ্ত জাত মুসলমানের রক্ত করছে পান দিনেরা আয়ুবীর মতো দাও হে হুতা এক সিপাহ সালার আয়ুবীর মতো দাও হে হুদা এক সিপাহ সালার আয়ুবীর মতো দাও হে হুদা এক সিফাহ মুসলমানের মাঝে আসুক ফিরে ঈদের খুশি আবার আয়ুবের মতো দাও হে হুদা এক সিপাহ সালার মুসলমানের মাঝে আসুক ফিরে ঈদের খুশি আবার কষি নয় করো মাতম ওহে মুসলিম সুখে তোমার রক্তে রঞ্জিত আজি ফিলিস্তিন বিশ্ব বুকে শহীদি ঈদগা মরসিয়া ক্রন্দনে আজ বরা ধ্বংস কর হে প্রভু যেহুদি জাত মুক্ত কর ধরা শহীদি ঈদগা মরসিয়া ক্রন্দনে আজ বরা ধ্বংস কর হে প্রভু এহুদি জাত মুক্ত কর ধরা কুশি নয় কর মাতম ও হে মুসলিম সুকে তোমার রক্তে রঞ্জিত আজি ফিলিস্তিন বিশ্বাবুকে আয়ুবীর মত দাও হে হুদা এক সিপাহ মুসলমানের মাঝে আসুক ফিরে ঈদের খুশি আবার খুশি নয় করো মাতম ওহে মুসলিম সুখে তোমার রক্তে রঞ্জিত আজি ফিলিস্তিন বিশ্ববুখে তোমার রক্তে রঞ্জিত আজি ফিলিস্তিন বিশ্ববুখে